আমরা এখন দেখাবো কিভাবে মোটরসাইকেলটাকে সাইলেন্ট করা যায় মোটরসাইকেলে কোনো সাউন্ড হবে না শুধু রিমোটের সাউন্ড হবে রিমোটের lock button press and hold করতে হবে দুই সেকেন্ড পরে রিলিজ করতে হবে দেখেন আপনার বাইকে কোনো সাউন্ড হলো না এখন যদি বাইকে আমি টাচ করি বাইকে কোনো শব্দ করবে না শুধু রিমোটে শব্দ করবে এটা হচ্ছে আমাদের সাইলেন্ট মোড